কথা কইতে এগুলি আবার না দিলে না গেছে আবার নিজের কাছে ফুজি নাই চালান নাই আরেকজনের দলিল দিলে সহ্য হয় না সহ্য হয় না এগুলি হিংসুটে মনোভাব আল্লাহ তাগর হেদায়ত দেখ জোরে কোনা আমি আল্লাহ তাগরে আমাদের ভাই বানায় দেখ আমার নবীর মহব্বতের উম্মত বানায় দেখ জোরে কোনা আমিন এ মুসলমান আল্লাহর বান্দারারি আমার আল্লাহ আমার নবীজিরে কয় নবী গো স্মরণ করেন ওই দিনের কথা কোন দিন যেই দিন আমি আল্লাহ বলেছি ফেরেস্তাদেরকে ইন্নি খালে বাশারাম অমিন তিন আমি মানুষ বানাবো মাটির থেকে আচ্ছা কোন আল্লাহ ফেরেস্তাদেরকে আল্লাহ ফেরেস্তাদেরকে আবারও বলছি আমার আল্লাহ ফেরেস্তাদেরকে মানুষ বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন যখন ওই সময় কি আল্লাহ মানুষ বানাইছে বানাইছেন কইছে বানাবেন ইন্নি খালিকুম বাসারম মিনতিন আমি মাটির থেকে মানুষ বানাবো তখনও আল্লাহ মানুষ বানায় তাহলে আমার নবীর নিরেট মাটির মানুষ সামনে কি দিয়া কম এই দলিল তো নবীর জন্য না এটা আদম নবীর জন্য আল্লাহ কইছে আদম নবীরে বানাইবে এই জন্য ফেরেস্তাগুলো আলোচনা করছে ফেরেস্তাগুলো কইছে ফেরেস্তারা আমি আল্লাহ মাটির থেকে আদম বানাবে ফেরেস্তারা কি কইছে ইন ফেরেস্তারা আল্লাহ এগারো বানাইবে এরা দুনিয়া যায় আমার আমারই কাটাকাটি করবো রক্তপাত করবো আমরাই তো আপনার তসবি জফনের লেগে যথেষ্ট আল্লাহ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ তোমাদের থেকে সিদ্ধান্ত চাই নাই বরং আমার সিদ্ধান্ত তোমাগরে জানাইলাম সিদ্ধান্ত চাই না বেড়া আমার সিদ্ধান্তটা তো করে জানাইলাম জানানোর কারণ কি এই মানুষের সেবায় মানুষের খেদমতে তোরাই লাগে থন লাগবো জোরে কন্যা না আল্লাহ কেমন লাগে রইল আমার দয়াল নবী কয় জানো ফেরেস্তারা মানুষের কত বড় খা খাদেম ইয়া রাসূলুল্লাহ কত বড় খা খাদেম নবী বলেন মানুষ যে খানা খায় একটা দানা এই যে বাদ খাই আমরা একটা চাউল একটা দানা নবী কয়ে একটা চাউল তৈরি করণের লাগা সত্তর হাজার ফেরেস্তা ডিউটি করে সুভান আল্লাহ আপনার আমার মুখ পর্যন্ত আসতে আসতে ফেরস্তা সত্তর হাজার ফেরস্তা ডিউটি করে একটা দানা বানায় এক লোকমায় কতগুলি খানা খাইছেন কোনোদিন গন্যা খাইছেন গন্যা খাই নাই তাহলে কত কোটি কোটি ফেরস্তাদের ডিউটির ফসল আমরা গ্রহণ করতেছি এই নিয়ামত আমাদেরকে খাওয়াচ্ছেন কে ওই আল্লাহর জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন সুস্থ রাখলেন ভালো রাখলেন জবান দিলেন অনেক মানুষ আছে হাত পাও ঠিক জবান নাই সে কিন্তু বড় কষ্টে আছে কথায় আছে বোবার সুখ মনে মনে সুখ হইলো কই তারা না দুঃখ হইলো কই তারা কিন্তু আল্লাহ তো আমাদেরকে জবান ঠিক রাখছে অনেক মানুষ আছে জবান ঠিক আছে একটা হাত নাই একটা হাত একদিন রশি দিয়া বাইন দেয়া তারপরে কাজ করে দেখেন যে কত কষ্ট একটা হাত না থাকলে তখন বুঝবেন অনেকের হাত আছে আঙ্গুল নাই অনেকের আছে দুইটা হাত নাই অনেকের আছে দুইটা পা নাই অনেকের আছে সারা শরীরে সব আছে দুইটা কিডনি খারাপ আছে না আছে না আছে না তার কিন্তু কোন রকম কোনো নিশ্চয়তা নাই আমাকে নিশ্চয়তা আছে নাকি তবে হেতেন একটু বেশি বর্ষা টর্ষা করণ চায় যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রাখছে অনেকের আছে হার্টের সমস্যা আছে না নাই আমার ভাই তো মাসাল্লাহ হার্টের রোগের ওষুধ দেয় হার্টের রোগের লাস্ট স্টেজের হার্টের রোগী হইলেও ভাই ওষুধ দেয় মাসাল্লাহ আমি শুনছি খুব ভালো হয়েছে আসলে আল্লাহর পৃথিবীতে আল্লাহ আল্লাহর বন্দাদেরকে এক একজন বন্দার উসিলায় আল্লাহ বন্দাদের অশান্তি দূর করে ঠিক কিনা ঠিক কিনা তো তেমন একজন মুসি তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের এই যশোরের জন্য গোটা পৃথিবীর জন্য তিনি একজন মাসিহা রোগের জন্য যারা প্রতিষেধক তৈরি করে এটা কিন্তু বিরাট খেদমত হজরতে লোকমান হাকিম হজরতে লোকমান হাকিম ওনার সুন্নত লোকমান হাকিম আলাইহিমুসালাম ওনার সুন্নত তো মাজ মোকাররা এই এই কোন কথাটা করতে যেতে গেলাম না নুন নুরের আগে ও হ্যাঁ আমার ফেরিস্তা এই তো মাসাল্লাহ মনে আছে ফিরিস্তা তো ফেরিস্তা করে আল্লাহকে আমি মানুষ বানামো কারণ হ্যাগরে বলার কারণ কি হ্যাগরে জানাইলো যে এগো খেদমত কিন্তু তোরাই করার লাগবে যেমন এই মাহফিলটার আয়োজন করছে ভাই ভাই কিন্তু মাহফিলে যারা ভলন্টিয়ার দায়িত্ব পালন করছে এগারো আগে এগারো নিয়ে একটা মিটিং করছে করে গেছে অমুক দিন মাহফিল হবে তোমরা খেদমতে থাকতে হবে ঠিকই না মাহফিলের জন্য এগারো ডাক দিয়ে জানাইছে না এমন আর কি আদম নবীর আল্লাহ বানাইবো আদম যে বানাইবো এই আল্লাহ ফেরেস্তা করে কইলো আর কি ফেরেস্তারা কইলাম ফেরেস্তারা উল্টা বুঝছে মনে বুঝছে হ্যাঁ করে জিগাইছে বানাইতাম নি <laughs> হ্যাঁ রাখো না আল্লাহ বানাই না মারামারি কাটাকাটি করবো আগে একবার জিন পাঠাইছেন এটি ভিডিও ভিডিও মারামারি করে দুনিয়াটার কেমত করে আল্লাহ কয় আমি তো তোমাদের কাছে সিদ্ধান্ত চাইনি বরং আমার সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানিয়ে দিলাম জোরে কন্যা সুহান বানায় আল্লাহ কি করলেন তিনি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া সুহান আল্লাহ কন্যা কন্যা নূরের ফেরেস তারা ভুলে গেলাম তাই হ্যাঁ তাই মাশাল্লাহ মাশাল্লাহ তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা হ্যাঁ, তিনি সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান তুমি আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইবো এই প্রস্তাব দিছে আদম নবীর ব্যাপারে এই সিদ্ধান্ত জানাইছে ফেরেস্তাদেরকে ওই আদম নবীর শানের আয়াত আমার নবীর শানে না লাগানি ইমানদারি না কুফুরি জোরে কন জোরে কন আরো জোরে কন আরো জোরে কন এরপরে আসেন আরো কয় নবীদের রক্ত মোবারক ছিল আমাদের মতো নবীদের হাত মোবারক ছিল আমাদের মতো নবী চলাফেরা করেছেন আমাদের মতো নবীজি বিবাহ করেছেন আমাদের মতো নবীজি খাওয়া দাওয়া করেছেন আমাদের মতো নবীজি বাজার সাজার করেছেন আমাদের মতো তাইলে নবী আমার মতন না কার মতন আমি তারে বলতে চাই ও আল্লাহর বান্দারে আমার নবীর রক্ত মোবারক আমার রক্ত এক না কেমন কেমন কেমন কেউ যদি আমার রক্ত পান করে এটা তার জন্য হারাম হবে গুনাহের কাজ হবে আর আমার দয়াল নবীজির ওহুদের ময়দানে দান দান মোবারক শাহাদাত বরণ করার পরে আমার নবীর রক্ত মোবারক উহুদের জমিনে পড়লো এক সাহাবি আয়েশা দৌড়াইয়া জমিন থেকে চেটে চেটে রক্ত মোবারক গুলি পান করতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার রহমাতুল লিল আলামিন কয় পাগলা রে সাহাবে কি করো কয় নবী গো আপনার রক্ত মোবারক জমিনে পড়ে থাকতে দিব না এমন এক জায়গায় এইটারে আমি হেফাজত করব এমন এক জায়গায় জমা করে রাখবো যেই জায়গা থেকে কোনোদিন অসম্মানিত হবে না আমার দয়াল নবী কয় কি কর কয় হুজুর আপনার রক্ত আমি পান করে নিচ্ছি আমার নবী কয় আমার রক্ত পান করলি না নিজের জন্য দোজখের আগুন হারাম করলি করলি নবীর রক্ত মোবারক পান করলে দোজখ হারাম আর আমার মতো মৌলবী সাহেবের রক্ত পান করলে ভাগ্য ভালো হইলে দোজক ওয়াজিব বয়ে যেতে পারে ঠিক কিনা তাহলে আমার রক্ত নবীর রক্ত একনি নবীজির হাত মোবারক ছিলেন ছিলেন ছিল না আমারও হাত আছে নবীর হাত আমার হাত এক আমার হাত এক আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকারি কাফির গনে নবুত প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন আরে দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি আশিকের পরিচয় দিন চির অম্লান হয়ে রয় ইয়া রসুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় নবীর কোনো ক্ষতি আছে নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে আসে যায় দুশ্মনেরা না চিনিলে তাতে কি আসে যায় দোন জাহান তোমারি নুরি কদমে লোটায় দোন জাহান তোমারি নুরি কদমে লোটায় মার হাবা বলেন ইয়ার বঞ্জন صل على জালা চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার নাই তুলনা ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ বলো ইয়ার সুল্লাহ ইয়া নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দুশ্মনের না চিনিলে তাতে কি আসে যায় দোন জাহান তোমারি নুরি কদমে লোটায় দোন জাহান তোমারি নুরি কদমে লোটায় আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জন্য জাহান আমার নবীর কদম মোবারকে লুটিয়ে পড়ে তুমি চিনলে কি আর না চিনলে কি এরপরে আসেন তারা বলবে আদম নবীর সম্পর্কে আল্লাহ বললেন আমার দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিনের শানে আয়াত আল্লাহ বলেন নাই এরকম ঠিক আছে মানলাম তবে নবীর হাত বেলে তাগো হাতের মতো নবীর হাতে আসমানে চাঁদ দুই টুকরা হইয়া যায় মৌলবীর হাতের ইশারায় গাছের পাতা নড়ে তাহলে হেরা তার নবীর হাত একরকম হইছে কত বড় বাদ চিন্তা করে না চিন্তা করে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে মধ্যে যুদ্ধ পানির ব্যবস্থা করতে পারলে সবাই শান্তি পাইতো নবী কয় একটু পানিও নাই কয় জি না হুজুর তারপরে নবী কয় বেলাল রে ও বেলাল তুমি যেই পাত্রে পানি রাখতা পাত্রটা কই বেলাল রাদি আল্লাহ কয় হুজুর আমার পাত্রটা তো আছে বেলাল রাদি আল্লাহকে নবী বলেন পাত্রটা নিয়ে আসো বেলাল রাদি আল্লাহ তালান হুদায় পাত্রটা নিয়ে আসলেন আমার দয়াল নবীজি পাত্রের ভিতরে খালি পাত্রে আঙ্গুল মোবারক ঢুকাইয়া দিলেন খালি পাত্র থেকে পানি পড়তে আরম্ভ করলো খালি পাত্র থেকে নবীর হাত মোবারকের ইশারায় পানি ইশারায় পানি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কয় সাহাবীরা কে কতটুকু খাইবা নিয়ে নাও কে গোসল করবা করে নাও ওট পশুদেরকে তোমরা খাওয়ায় নাও নিজেরাও খেয়ে নাও সাহাবিরা কয় ওই দিন যুদ্ধ করার জন্য আমার নবীজির আঙ্গুল মোবারক পানির থেকে আমরা খায়া ব্যবহার কইরা গোসল কইরা এক মাসের জন্য পানি জমা কইরা রাখছি নবীর আত্মলবীর হাত এক না এক নাও নবীর হাতে খেজুরের বিচি লাগাইলে সাথে সাথে খেজুর গাছ হয় খেজুর ধরে খেজুর পাকে ধইরা পড়ে রে আর কারো ফাঁকনা পেঁপে গাছের দিকে মনোবিন নজর গেলে হাত দিলে গাছ শুদ্ধ মরে যায় আছে না আছে না নবীরা তোমার হাতে তোর বেড়া নবীর নজর তোর নজর তুই মনে কর তোর চোখ আর নবীর চোখ নবীর চক্ষু মোবারকের পাওয়ার জগৎ থেকে নজর করলে আল্লাহর আর সে আজিব এমনকি স্বয়ং আল্লাহকে নবী দেখতেন নবী দেখতেন আর তোরটাও চোখ তোরটা চোখ না বেড়ার ছিদ্র বেড়া আমাকে গ্রামের ভাষাকে বেড়ার আমি আমার রবকে আমার এই চক্ষু দিয়ে উত্তম সুরতে দেখেছি নবীর নবী আল্লাহ দেখছে তোর চোখে জীবনে ফেরেস্তা দেখলি না ফেরেস্তা কি জিনবুত তো দেহস না জিনবুত দেহে তোর ডাউস আর নবীর খানা চোখ মোবার তোর মুখের মধ্যে থুথু নবীজির মুখ মোবারক এও থুতু মোবারক আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাহাড়ের গুহার মধ্যে সাপে কাটলো সাপে হ্যাঁ? কাটলো হ্যাঁ সাপে কাটার পর নবীজি থুতু মোবারক লাগাইয়া দিল সাপের বিষ শেষ হয়ে গেল সুবহান পানি হয়ে গেল পানি হয়ে ওহুদের ময়দানে আমার দয়াল নবীর সাহাবি কাতা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চক্ষু মোবারক খুলে গেছে ইয়া আল্লাহ রকের সাথে ঝুলেছিল যুদ্ধ করছি এরপরে ব্যথা বাইরে গেল রোগ চোখ টান দিয়ে নিজের হাতে নিয়ে যুদ্ধ করলাম হুজুর ব্যথায় অস্থির আমার একটু সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন আমি যে কাপেরদের বিরুদ্ধে আবার ঝাঁপাইয়া পড়বো নবীজি দাও চক্ষুটা দাও দিলেন দেওয়ার পরে নবীজি রহমাতুল্লিন আলমিন কিছু থুতু লাগায় চোখের জায়গায় চোখ লাগায় দিলে আগের তে ভালো হয়ে গেছে নবীজির মুখ মোবারক থুতু মোবারকার তোর থুতু কানার গাড়ের কানা কানা আল্লাহ তোর হেদায়ত দিত নবীজির মুখ মোবারকের কথা আল্লাহর কোরআন নবীর হাদিস ঠিক কিনা তোর কথা বাজারের ফানলায় গনে না হিসাব করে দেয় নবীর কথা আল্লাহর কোরআন আল্লাহ নবীজির কাছে কোরআন পাঠাইলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনিতে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বুঝাতে কোরআন পাঠাইছে নবীর কাছে এ মুসলমান আমার নবী মক্কা মুআজ্জমায় আল্লাহ কোরআন পাঠায় মক্কায় আমার নবী গারে সুরে আমার আল্লাহ কোরআন পাঠায় গারে সুরে আমার নবী গারে নূরে জাবালে নূরে আমার আল্লাহ কোরআন পাঠায় জাবালে নূরে আমার নবী মদিনা মুনাওয়ারায় আল্লাহ কোরআন পাঠায় মদিনা মুনাওয়ারায় আমার নবী ওহুদের জমিনে আল্লাহ কোরআন পাঠায় ওহুদের জমিনে আমার নবী বদরের প্রান্তরে আল্লাহ কোরআন পাঠায় বদরের প্রান্তরে অথচ মুসা নবীরে কয় তাওরাত কিতাব দিমো তোর পাহাড়ে আসো ঈসা নবীরে কয় ইনজিল কিতাব দিমো নির্দিষ্ট জায়গায় আসো দাউদ নবীরে কয় জবুর কিতাব দিমো নির্দিষ্ট জায়গায় আসো আর আমার নবীর ক্ষেত্রে ক্ষেত্রে কোরআনের কয় কোরআন নবী যেখানে তুই যাবি সেখানে আমার নবী আর তুমি এক হ্যাঁ? আমার নবীর বাড়ি মোবারকের কোনো ছায়া ছিল না ছিল না তোমার ছায়া তো মাঝে মধ্যে ডাস্টবিনও পড়ে ডাস্টবিনের কাছ দিয়ে হাইটটা গেলে ছায়া ডাস্টবিনে পড়ে না পড়ে নাও পড়ে নাও পড়ে মৌলবী নবী তোমার মতো তো তোমার তো বড়ির ছায়া আছে নবী নবীজির তো ছায়া মোবারক ছিল না তাহলে নবী তোমার মতন কেমনে এলো নবী ছায়া ছিল না কেন কারণ নবীজি ছিলেন নূর নূরের কোনো ছায়া হয় না সুহান আল্লাহ কর না আমাকে দুই কান্দে দুই ফেরেস্তা আছে না কথা কর না আছে না আছে না ফেরেস্তা করে দেখছেন কোনোদিন কোনোদিন কথাবার্তি কর নাই কিছু কোথায় কর নাই তো ছায়াটা তো দেখছেন নাকি বাত্তির মধ্যে খারাইলে পিছন দিয়ে ছায়া পড়ার তো কথা ছায়া পড়ে না তার মানে নূরের ফেরিস্তার নূর নূরের কোনো ছায়া হয় না আমার নবীজি নূর ছিলেন যার কারণে নবীজি ছায়া মোবারক ছিল না ও ভাই যদি আকিদা গন্ডগোল থাকে শুদ্ধ করেন আকিদা গন্ডগোল থাকলে ঠিক করে আমি ডাকাতে নাই আপনারা গাইলানের লেগাই নাই বুঝানের লেগাই তবে টিচার ক্লাসের শিক্ষক বুঝানোর সময় কিছু সময় নরম করে বুঝায় কিছু সময় গরম করে বুঝায় কিছু সময় আনন্দ দিয়ে হাসাইতে হাসাইতে বুঝায় কিছু সময় মার দিয়ে বুঝায় এটা হলো শিক্ষকের কৌশল আমিও আপনাদেরকে বায়ান করতে গিয়ে কিছু কথা শক্তভাবে বলেছি কিছু কথা নরমভাবে বলেছি কেন যেটা যেখানে যেরকম দরকার ছিল এরকম বলেছি যাতে আপনাদের বুঝতে সহজ হবে মনে যাতে রাখতে পারেন ইমান যাতে পরিশুদ্ধ করতে পারেন মুসলমান আজকে এই তো আজকেই তো একজন মানুষ মারা গেলেন একজন মারা গেলেন শেষ হয়ে গেল কবরে চলে গেলেন তারা কবরও দিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে তার সোয়াল জবাবের পর্বও চলে গেছে জানি না সে নেককার না গুনাহগার জানি না তার কবরে আরাম হচ্ছে না আজাব হচ্ছে জানি না কবরে আনন্দে আছে নাকি দুঃখে আছে আমরা দোয়া করি আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তার কবর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দেন আমরাও কোনো না কোনো একদিন মরে যেতে হবে নিজেদেরকে আখেরাতের জন্য তৈরি করেন আমরা বাজারে যাই বাজার করতে এই দুনিয়ায় আসছি আমরা আখেরাতের লেগে কিছু বাজার কিছু ন্যাক আমল কামাই করব কামে করে চলে যাব আমরা এমনভাবে ন্যাক আমল বাজারটা করব যাতে আখেরাতে গিয়ে আমরা আরামে থাকতে পারি তার মধ্যে তার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিনের ব্যাপারে ইমানে আকিদায় গন্ডগোল রাখা যাবে কোন রকমের গন্ডগোল রাখা যাবে কারণ নবীনোর নবীনোর নবীনোর নবীনর বল নবীনর আল্লাহ বলেন নবীনর নবী বলেন নিজে নূর নবীনর নবীনর ঠিক কিনা ঠিক আল্লাহ কয় কদ যাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন নবীজি কয় সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূর মোবারক বানিয়েছেন তাহলে আল্লাহর কথায় নবীর কথায় মিল আসেনি মোল্লার কথায় নবীর কথায় মিল নেই কিন্তু আল্লাহর কথা নবীর কথায় মিল আছে তাহলে আল্লাহর কথায় নবীর কথা যেটা মিল আমরা সেটার উপরেই ইমান আকিদা রাখতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন